আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স স্যামুয়েল বারুই আজ ভয়াল পঁচিশ মার্চ গণহত্যা দিবস বাঙালি জাতির জীবনে উনিশশো একাত্তর সালের এই দিনের শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল যথাযোগ্য মর্যাদা দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে গণহত্যা দিবস উপলক্ষে আজ শনিবার রাত দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে তবে কেপিআই এবং জরুরি স্থাপনা সূচি সমূহ এই কর্মসূচি বাইরে থাকবেন দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কৃতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া স্কুল কলেজ মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে পঁচিশ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিভীষিকাময় সেই কালুরাতে ঢাকায় জাগ্রত মুক্তিকামী ছাত্র জনতা থেকে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার জন্য ট্যাঙ্ক ও সাজোয়া নিয়ে পথে নেমে সশস্ত্র পাকিস্তানি বাহিনী এই রাতে বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো বাঙালি এইদিকে নানা আয়োজনে বিভীষিকাময় এই দিনটি পালন করছে জেলা প্রশাসন বদ্ধভূমিতে পুস্তক স্তাবক অর্পণ আলোচনা সভা শহীদদের স্মরণে বিশেষ মনোজাত ও প্রার্থনা গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে এই আয়োজনে সকাল সাড়ে নয়টায় বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সহ সর্বস্তরের মানুষ পরে জেলা প্রশাসকের সহিত এটি এম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সবাই পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এরপর বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত সাড়ে দশটায় এক মিনিটে আলো নিভিয়ে জেলাব্যাপী পালন করা হবে প্রতীকী ব্ল্যাকআউট টেকনাফ উপজেলা প্রশাসন জাতীয় গণহত্যা দিবস নানা কর্মসূচি পালন করা হয়েছে সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে টেকনাফ পৌরসভার ঈদগাহ মাঠে বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয় এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফানুল হক চৌধুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন এদিকে টেকনা পৌরসভা ও গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে উখে আটাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পঁচিশে মার্চ গণহত্যা দিবস দু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ একইভাবে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়েছে এতে বীর মুক্তিযোদ্ধা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিকে হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একান্ন মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ ইফতারের ছয়টা আট মিনিটে এবং সেহেরির শেষ সময় চারটা তেত্রিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে চলবে রাত বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে বারোটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা আঠেরো মিনিট পর্যন্ত